এটা তুমি যদি আঁকাও তাহলে তুমি অনেক টাকা টাকা আর কোনো লাভ পাই কিসের ছবি এটা আয়ন জানি না কিন্তু পারি হুম জানি না কিন্তু পারি তাই teknologi patah ফুল নাই এদের ফুল আঁকাও হুম ফুল অ্যাড করে দাও তাহলে তো হয় আমার তো দেখা যাচ্ছে না শুধু তোমাকে এবং তুমি ছবি আঁকাচ্ছ ছবিটা দেখা যাচ্ছে অনেক বড় সূর্য সূর্যের আলোকে বেগে গাছে যাচ্ছে হুম হ্যাঁ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ রং করলে তো সুন্দর হবে তুমি বলো তুমি তো আঁকাইছ কি দৃশ্য এটা তাহলে তুমি কি আঁকেছ সেটা মন চাইছে হুম এটা আমি

এখন শেষ গাছ খেজুর গাছ